প্রিয় শিক্ষার্থী কর্মশালা আকার হোসেন অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো প্রতিদিনের মতো আমরা আজকে সেই অনলাইন ক্লাস আজকে শ্রেণী অষ্টম বিষয়গুলি অধ্যায় চলছে তেইশে চতুর্থ অধ্যায়ে আমরা চার পয়েন্ট দুই কতদিন ছিলাম আজকে আছে চার পয়েন্ট তিন তা তারপর তিনি আসছে উৎপাদক কিছু অঙ্ক আছে এখানে আমরা এই অঙ্কগুলি আছে করবো তো উৎপাদক আমরা কিভাবে করবো উৎপাদক যখন আমরা করবো তখন আমাদের তিনটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে প্রথমে দেখবো কমন যায় কিনা সে সমস্যাটা আমাদের সামনে আসবে প্রথমে কমন যায় কিনা উৎপাদন শব্দের অর্থ হচ্ছে কমন তারপরে দেখো কি সূত্র হয় কিনা সূত্র যদি না হয় তাহলে বিপরীতটা হবে অর্থাৎ এই তিনটাই সমন্বয়ে আমরা অর্থাৎ এই তিনটা বিষয়ের দিক লক্ষ্য রেখে আমরা এই উৎপাদকগুলি আজকে করব প্রথমে উৎপাদক এক একে তো আছে কি এ কিউ প্লাস আছে এইট দেখুন এই তারপরে কি হবে সূত্র হয় কিনা এখন যদি সূত্র এটা সূত্র হয় কি এ কিউব প্লাস অর্থাৎ এটাকে আমরা কি করব ভাঙবো মানে a প্লাস a দিয়ে যদি গুণ করি তাহলে 2a কিউব হয় তাহলে এখন কি হলো a কিউব প্লাস সূত্র তাহলে এ কিউব প্লাস b সূত্র কি যে a plus b into a square square তাহলে এটা যদি ভাগ তাহলে a plus 2 into a square minus 2a plus হচ্ছে 4 প্রিয় শিক্ষার্থী তাহলে এইটা কি উত্তর অর্থাৎ আমরা সূত্র পাবো কি যে a cube plus e. b সূত্র আছে স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার আবার a minus a cube minus b cube এর সূত্র আছে কি যে a minus b into a square plus ab plus হচ্ছে b স্কয়ার তাহলে এই যে এই সূত্রটা অর্থাৎ এটা এখানে নিয়ে আমরা আসলে অঙ্কগুলি করব তাহলে আমরা কি করলাম যে প্রথমে a cube plus b cube দেওয়া আছে তাহলে a তাই লাইন আমাদের আমরা একের ছিল সেটা আমরা দেখাতে পারলাম এইবার কি এগারো নম্বর আট নম্বর আছে এই এক্স পি প্লাস ওয়ান এটা আমরা ওই চিন্তা প্রথমে কি দেখবো প্রমাণ কিনা তাহলে কমন জায়গা তাহলে কমন তো যাচ্ছে না তাহলে কি হবে সূত্র সূত্র না হলে নির্বিকার হবে তাহলে সূত্র মানে দেই a কে ভাগে মানে কি 2 x তার পাওয়ার কি 3 প্লাস আছে 1 তার পাওয়ার আছে কি করে দিলাম তাহলে কিসের সূত্র হলো a cube plus b cube সূত্র হলো তাহলে a cube plus b cube সূত্র কি যে a plus b into a square a square মানে কি 2x তার হোল স্কয়ার যেহেতু প্রবাহ সংখ্যা সংখ্যাগত মাইনাস এ মানে এ বি মানে 1 প্লাস আছে বি এখন আমরা কি করব এই যে আমরা এটা করে দেব 2x 1 এটা ভাগে তারপরে মাইনাস 2x ওকে 2x প্লাস আছে 1 এটা one participar. আসলে কিন্তু আমরা এই যে এগারো নম্বর পি স্কয়ার মাইনাস হচ্ছে পি স্কয়ার প্রিয় শিক্ষার্থী তাহলে আপনাকে গল্প প্রথমে কমন চাই না তাহলে ওই চারটা পদ আছে তাহলে এই চারটার ভিতরে কিন্তু কোনোটাই কমন আছে না কি হচ্ছে তাহলে কমন right? প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু কেমনি সহজ থেকে কঠিনে যাচ্ছি তাহলে এগুলি আমাদের লোক খেয়াল করতে হবে যে আমরা আগে যে অঙ্কটা ছিল দেখা যায় প্রথম তিনটা মিলে হলো সূত্র আগের যে অঙ্ক ছিল অর্থাৎ অঙ্ক ছিল কি যে এই square minus two A plus B square তাহলে প্রথম অংশ সূত্র ছিল তারপর তার আগে কি আছে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নের জন্য কি হচ্ছে আমাদের সূত্রটা তিন নেমে আসতেছে না তাহলে কোন সূত্রের আগে যদি বা ভার্টিক্যাল আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিতে হবে তাহলে আমরা কি করব তাহলে ষোলো ওয়াই স্কয়ার মাইনাসটা কমন নিয়ে নিলাম কি A square plus minus plus six A plus কি নাইন এখন প্লাস টু এ এ মানে জায়গায় কি তাহলে বলি ছয় হবে প্লাস স্কোয়ার তাহলে এটা এটা করে তাহলে সূত্র কি A square plus two A plus হচ্ছে স্কোয়ার তাহলে কি থাকলো ষোলো by square A plus three তার আবার হোল স্কোয়ার ঠিক আগের মতোই তাহলে আমরা কিন্তু এখন এইটুকু আবার মান কি আসে তারা কি বি কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র কি যে a plus b a two a মানে কি বোর্ড y মাইনাস b মানে কি x মাইনাস x এর ভিতরে চিহ্ন কি হয়ে গেল পরিবর্তন হয়ে তাহলে যেটা আসলো এটা প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখলাম যে এই জায়গাও কিন্তু সূত্র আছে তিনটা মিলে কিন্তু সাদা আলাদা কি X square minus two X Y minus হচ্ছে কত নম্বর এটা হচ্ছে স্কয়ারের সূত্র তাহলে a square minus b square সূত্র কি a প্লাস b তাহলে a plus b into a থাকি তাহলে এইটা আমরা কি করব টোটাল কমও চাই না আমার সূত্র ওইভাবে হচ্ছে না তাইলে আমরা অন্তরের সাজা নেই যে এইটা এইটা একটা হয় এই দুটা হচ্ছে আমরা কমন নেব তাহলে সাজা এই স্কয়ার মাইনাস 1 নিয়ে নিলাম আর এদিকে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে 2ab প্লাস হচ্ছে 2b তাহলে এই দুটা সূত্র করব এই দুটাই কমন নেব তাহলে এটা সূত্র করলে কি হয় a প্লাস b অর্থাৎ a square minus b square তাহলে A plus b into A minus B আর এদিকে 2b হচ্ছে কমন যায় থাকে কি এই 2b চলে থাকে হচ্ছে এ প্লাস মাইনাস মাইনাস 일어나 তাহলে a স্কয়ার মাইনাস মানে b স্কয়ার সূত্র কি a plus b into a minus b এই দুটো অংশ পেলাম এখন এটা আবার সূত্র আছে a কিউ মাইনাস b সূত্র তাহলে a কিউ মাইনাস b সূত্র কি a মাইনাস b কি মানে a plus b into a square minus ab তারপরে প্লাস আছে যা x y প্লাস আছে xy প্লাস প্রিয় শিক্ষার্থী তাহলে কিন্তু আমরা এই তাহলে কিন্তু এই যে কুড়ি নম্বর অঙ্ক যেটা এটা কিন্তু একটা জটিল অঙ্ক ছিল আমরা তোমাদের দেখাতে পারলাম এইবার আমরা একটা মিডিল টার্মে যাব তেইশ নম্বর অঙ্ক যে আমরা বললাম কি যে প্রথমে সূত্র হয় কিনা তার সূত্র দেখলাম কমনও দেখলাম সূত্র দেখলাম সূত্র দেওয়া সম্পর্কে করলাম আবার কমন নিয়ে বললাম এইবার আর একটা বিষয় কি ছিল যে মিডিল টার্ম তাহলে কি আমরা প্লাস চোদ্দ এক্স প্লাস চল্লিশ এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস হচ্ছে চল্লিশ এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস হচ্ছে চল্লিশ তাহলে এই যে অঙ্কটা কিন্তু কমন যাচ্ছে না সূত্র আসছে না তাহলে কি হবে মিডিল টার্ম হবে মিডিল টার্মের কি মিডিল মানে মাস মিডিল টার্মের নিয়ম কি যে প্রথমটা শেষটা গুণ করবো তাহলে প্রথমটা শেষটা গুণ করে কত হলো চল্লিশ এক্স স্কোয়ার ওই যে মাঝেরটা ভাঙবো দুইটা সংখ্যায় ভাঙবো ভাঙলি ওই দুইটা সংখ্যার গুণফল এটা সমান হবে আবার যোগ বিয়োগ করলে ঠিক যা ছিল তাই হবে তাহলে আছে কত চোদ্দ তাহলে চার দশে চল্লিশ তাহলে চার আর যোগ দশ গুণ করলে হয় চল্লিশ আবার এই দুটা যোগ করলে হয় চোদ্দ তাহলে আমরা এইভাবে মানবো তাহলে এক্স স্কোয়ার প্লাস কত দশ এক্স প্লাস আছে ফোর এক্স প্লাস আছে কি চল্লিশ তাহলে এটা কি হবে দুইটা দুইটা কমন হবে কি কমন গেলে x কমন তাহলে x প্লাস 10 থাকলো প্লাস এটা কাকে কমন গেল 4 গেল তাহলে x প্লাস 10 এখন আবার আমাদের কি কমন আছে এই দুইটা পার্টের মধ্যে তাহলে x প্লাস 10 টা আমরা কমন নিয়ে নিলাম তাহলে কি x প্লাস 4 তাহলে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী তাহলে কিন্তু আমরা তিনটা নিয়মই দেখলাম যে একটা মিলিপটা করা যায় সূত্রের সাহায্যে করা যায় আবার সরাসরি কমন নিয়েও অঙ্গগুলি করা যায় তাহলে মিলিপটা নিয়ম যে প্রথমটা শেষটা যা হল এখন আমরা কি এই দুটো এই দুটো কমন নাম্বার এই দুটো কমন নাম্বার x থাকলে x প্লাস 10 এই জায়গা কমন নাম্বার আছে 60 থাকলে কি x প্লাস 10 এখন এই দুটো অংশের মধ্যে আবার কমন নাম্বার কি x প্লাস 10 তাহলে এই জায়গা থাকলে x আর এই জায়গা থাকলে 4 এইভাবে আমরা অঙ্কগুলো তোমাদের দেখাতে পারলাম প্রিয় শিক্ষার্থী তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব তোমরা যে যেখানে আছো সুস্থ আছো সুস্থ থাকবা ভালো থাকবা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবে না নিয়মিত তোমরা পড়াশোনা করো করোনার আবার কোর্স স্কুলের ছাত্র শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে তোমরা যখন নির্দেশনা আসবে ঠিক সঠিক সময় তোমরা করোনার বিদ্যুৎ অবশ্য অবশ্যই নিয়ে নেবা সবাই সুস্থ থাকবে তাই আমাদের